কোরআন শরীফ ওসি সাহেবের হাতে উনি নিজে প্রুফ এই কোরআন শরীফ ওনার হাতে উনি নিজে সাক্ষী উনি নিজে এসে দেখছে যে পূজা মণ্ডপের পূজা মণ্ডপের তাদের তাদের কি যেন একটা মূর্তির মূর্তির পায়ের নিচে আমাদের কোরআন শরীফ রেখে আমাদের কোরআনকে তারা অপমান করেছে হ্যাঁ এই যে শত শত মানুষ এখানে আছে এই যে ওসি সাহেব নিজে proof there is nothing fact all is real everybody is here আমরা ক্লাবে দিচ্ছি ফ্লান্টে ডাক স্যার ক্লাবে ডাক না স্যার ও স্যার স্যারের নামটা জানি কি স্যারের নামটা জানি কি স্যারের নামটা জানি কি ওসি সাহেব আমাদের কোতোয়ালি থানার ওসি সাহেব হ্যাঁ ওনার হাতে উনি নিজে এসে কোরআনটাকে সেভ করছে এবং তাদের পূজার মূর্তির পায়ের নিচে ছিল হাই মুসলমান তোমরা জেগে ওঠো ওঠো ওঠো ফাইনাল একবারে ভিডিও করে নিই হ্যাঁ ভিডিও করে ভিডিও করে ভিডিও করে ভিডিও করে জুম করে জুম করে না না না ডিবি কই গেছো ডিবিডি দুরান দিছাম দুরান ধরে আর পুলিশ করে সব ধরে এখন